সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিকের উপর ক্লাস করব সেটা হচ্ছে ব্লগ পোস্টিং বা web two point zero backlink কীভাবে করবেন একটু যেটা আমরা আজকের ক্লাসের ভিতর দেখাবো আমরা অনেকে আছি যারা আমরা গুগলে সার্চ করি যে web two point zero web ধরেন আমি লিখি web web two point zero two point zero backlink site list backlink site লিড দুই হাজার বারো দুই হাজার বিশ দুই হাজার সতেরো এরকম করে কিন্তু আমরা অনেকেই সার্চ করি সার্চ করি কিন্তু আমরা একজ্যাক্টলি যে আমরা অ্যাকুরেট যে ব্লক পোস্টিংয়ের সাইটগুলো আছে সেগুলো কিন্তু আমরা খুঁজে পাই না না পাওয়ার কারণ হচ্ছে এখানে অনেক কোম্পানি আছে যারা এই সাইটগুলোতে সাথে তারা নিজস্বভাবে এই সাইটগুলো ঢুকে দেয় এখানে এর ভিতরে যার মাধ্যমে তাদের একটা ট্রাফিক যায় বিনিময়ে তারা যে এই ওয়েবসাইটটা বানাইছে ধরেন এই যে ওয়েবসাইটের ভিতরে বলতেছে এখানে web two point zero submission সাইটের টোটাল কত দেড়শোটা সাইট আছে ঠিক আছে এখানে কিন্তু দেখবেন যে একশোটার ভিতরে দেড়শোটার ভিতরে আপনি কমসে কম এখানে বিশটা থেকে তিরিশটা সাইটের লিস্ট পাবেন যেটা অ্যাকুরেট সাইট যেমন web two point zero site কিন্তু বাকি ম্যাক্সিমামগুলোই আদার্স যেমন backlink profile backlink commenting site এগুলো সাইটগুলো এখানে ইনক্লুড করা আছে এটা কেন করছে কারণ হচ্ছে তারা এখান থেকে তাদের থেকে একটা প্রফিট নিতেছে যে আমি তোমাকে একটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিব তুমি আমার একটা সাইট এখানে একটা লিস্ট করে দাও লিস্ট করে দিলে কি হবে এখান থেকে কিন্তু ট্রাফিক তার ওয়েবসাইটে ঢুকবে মানে যাইব আর কি গেলে সেখান থেকে তার ইনকাম আছে ঠিক আছে এইভাবে মূলত এইখান থেকে আমাদের ট্রাফিকগুলো নেওয়া হয় আর web two point zero backlink অথবা ব্লক পোস্টিংয়ের কাজ কিন্তু ফাইবার মার্কেট প্লেসে খুবই অত্যন্ত মানে কি বলবো আর খুবই বেশি আর এটার ডিমান্ডও অনেক বেশি আমি যদি আপনাদেরকে একটু দেখাই অ্যানকম মোডে যায়া ফাইবার ডট কমে দেখাবো যে ব্লক পোস্টিংয়ের সার্ভিসগুলো কাজ কীরকম আছে তো আমি ফাইবার ডট কমে আসলাম এখানে লিখে হচ্ছে blog posting blog blog posting blog posting okay blog posting লিখে আমি এবার সার্চ করব দেখি এখানে সার্ভিস কত আছে দেখেন ব্লগ পোস্টিং ব্লগ পোস্টিংয়ের সার্ভিস এখানে প্রায় চব্বিশ হাজার সার্ভিস কিন্তু দিতেছে আর এই ক্যাটাগরিটা ফাইবার লাভরেট মানে লাভ মানে পছন্দ করছে আর কি তো এখানে দেখেন সাব চব্বিশ হাজার মানুষ কিন্তু এই সার্ভিসটা দিতেছে আর তাদের সার্ভিসগুলোর প্রাইসগুলো দেখেন এখানে একটা বিশ ডলার তিরিশ ডলার পঁচানব্বই ডলার একশো ডলার এবং এখানে দেখেন পঞ্চান্ন পঁয়ষট্টি পাঁচচল্লিশ পঞ্চান্ন এরকম কিন্তু এখানে অনেক দেখছেন অনেক ডিমান্ড এখানে কি লিখবো I will write a high quality blog post blog posting লাগবে SEO friendly blog posting website okay এখানে তারা ম্যাক্সিমামগুলোই এখানে কিছু অন্য ক্যাটাগরির গিকো আসবে কিন্তু এখানে ম্যাক্সিমাম বেশি মানে নব্বই পার্সেন্ট পোস্টই হচ্ছে মানে সার্ভিসগুলোই হচ্ছে ব্লগ পোস্টিংয়ের সার্ভিস এখানে তারা ডিমান্ডেবল এই কাজটা খুবই ডিমান্ডেবল এই কাজের চাহিদা খুব মার্কেট প্লেসে প্রচুর আছে আপনি যদি একটা গিগ তৈরি করতে পারেন প্রপারলিভাবে তাহলে কিন্তু এখান থেকে ইজি আপনি আপনি মাসে মাসে একটা করে প্রজেক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন একটা করে প্রজেক্ট পাবেনই পাবেনই যদি আপনার গিকটা ই করতে পারেন আর যদি আপনি একটাবার যদি আপনার গিকটা প্রথম পৃষ্ঠায় চলে আসে তাহলে তো কথাই নেই আপনি কাজ করে শেষ করতে পারবেন না প্রথম অবস্থায় নতুনদের জন্য আমি সাজেস্ট করবো এসিওর এই পার্টগুলো নিয়ে কাজ করা তাহলে খুব অল্প সময়ে কিন্তু আপনারা সাকসেস হতে পারেন তো এটার আরেকটা নাম আছে সেটার নাম হচ্ছে web two point zero web two point zero backlink ঠিক আছে এটারে ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিংও বলে থাকে অনেকে এই সার্ভিসটাও একই সার্ভিস কিন্তু দুইভাবে অনেকজনে ব্লগ পোস্টিং দেয় অনেকজনে আছে হচ্ছে এটা লেখে এক একজনের এক একটা ভাষায় এরকম সার্ভিস দিয়েছে এই সার্ভিসগুলো কিন্তু খুবই আপনি জাস্ট ব্লগ পোস্টিং লেখে সার্চ করলে বেটার হবে এই ওই ক্যাটাগরিটার সার্ভিসটা ডিমান্ডেবল ঠিক আছে ব্লগ পোস্টিং ব্লগ পোস্টিং এটা মূলত গুগল টপ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুবই হেল্পফুল হয় আর এটা আর্টিকেল যদি আপনার লেখা থাকে তাহলে তো কোনো কথাই নেই ঠিক আছে তো এই সার্ভিসটা আপনি কিন্তু দিতে পারেন আমি যদি একটা গিগ যদি আমি এই যে ধরেন রাইট লিখতেছে ওকে এটা না ব্লগ পোস্টিংয়ের একটা সার্ভিস দেখাই আপনাদের আই উইল ব্লগ আর্টিকেল এখানে অনেক আছে যারা আর্টিকেল লিখতেছে এটা ব্লগ পোস্টিংয়ের ক্যাটাগরিতে চলে আসছে তাদের গিকগুলো রাইট আর্টিকেল আর্টিকেল এটা না আমাদের দরকার হচ্ছে ব্লগ পোস্টিং ওকে দিয়ে ফাইবার ওকে গিকটা অনেক সুন্দর যদিও blog post write okay okay general blog posting okay এই সার্ভিসটা আমি যদি দেখি দেখি এটা হচ্ছে ব্লগ পোস্টিংয়ের সার্ভিস এখানে তিনি আসছে কত সালে তিনি আসছে দুই সালে টোটাল প্রজেক্ট কমপ্লিট করছে প্রায় পনেরোশো তেরাশিটা রিভিউ পাইছে দুই হাজার সতেরোর দিকে আসছে এরকম অনেকে আছে যারা খুব রিসেন্টলি আসছে এই একজন দেখি ব্লগ পোস্টিং ইউএসএ ওকে এটা আমাদের লাগবে না ব্লগ পোস্ট এই যে একজন আমি যদি এটা দেখি এখানে দেখেন তিনটা অর্ডার চলতেছে তিনি আসছে কত সালে তিনি আসছে দুই সালে দুই হাজার একুশের মেতে আইসা পাকিস্তানে তিনি কাজ করছে চারশো তিরানব্বইটা শুধু রিভিউ পাইছে এখানে কিন্তু তিনি আরও অনেক বেশি পরিমাণে কাজ মানে করছে আর কি কিন্তু তিনি রিভিউ পাইছে এতগুলো তিনি দেখেন কয়েক তার কেরিয়ার কত অল্প সময়ের ভিতরে তার কেরিয়ার এখান থেকে কিন্তু ডেভেলপমেন্ট করে ফেলছে এখানে তিনি কাজ করছে guest posting high high quality guest posting okay high quality DA PA okay এটাও গেস্ট পোস্টিং এটাও গেস্ট পোস্টিং সবগুলো একই কাজ করে থাকে ব্লগ পোস্টিংয়ের কাজই করে থাকে ঠিক আছে ম্যাক্সিমামগুলোই তো এখানে দেখেন খুব অল্প সময় কিন্তু তার তিনি কিন্তু সাকসেস হয়েছে আর তার যদি আমরা রিসেল রিসেন্টলিকে যদি সার্চ করি তিনি কত ঘন্টা আগে ডেলিভারি দিয়েছে সাত ঘন্টা সাত ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা দশ ঘন্টা দেখেন আজকেই তার কত টাকা ইনকাম হয়েছে বলার বাইরে একদিন একদিন একদিন দেখেন কি পরিমাণ প্রজেক্টগুলো কিন্তু তিনি ডান করে ফেলছে এরকম কিন্তু আপনি করতে পারবেন তো যাই হোক আমরা দেখতেই পাইলাম যে এখানে সার্ভিসগুলো খুবই ডিমান্ডেবল এসিওর যতগুলো সার্ভিসই আছে সবগুলোই আপনি যদি দিয়ে দেন কোনো সমস্যা নেই আপনি ইজিভাবে এখান থেকে ভালোভাবে একটা কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারেন আর এসিওর প্রজেক্টগুলো খুবই ডিমান্ডেবল হয়ে থাকে আর এটা লং টার্ম হয়ে থাকে কারণ একটা প্রজেক্টে যদি আপনি কাজ করেন মিনিমাম আপনাকে ছয় মাসের সময় নিবে তারা কনফার্ম আর এগুলো স্যালারি হয় মান্থলি বেসিকে আপনাকে মিনিমাম যদি স্যালারি দেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইজিভাবে স্যালারি পেয়ে পেয়ে যাবেন যদি আপনি ভালোভাবে বা প্রপারলিভাবে যদি আপনি বায়ারকে কাজগুলো দেখাতে পারেন যে আপনি আসলেই কাজটা পারেন তো আমরা যে কাজটা করব এটা আমরা চাইলে নিজেদের জন্য করতে পারি দেন আমরা ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টদের জন্য এই কাজটা কিন্তু ইজিভাবে করে ফেলতে পারবো তো আমার একটা ক্লায়েন্ট দিয়েছে সেটা হচ্ছে আমাকে কিছু ব্যাকলিংয়ের করতে বলেছিল এবং এটা হচ্ছে তার সাইট এখান থেকে আমাকে বলতেছে তিনি ট্রাফিক ঢুকাইতে তার আর্টিকেল দেওয়া আছে আমাদের যেটা করতে হবে এখানে আমি কিছু ব্যাকলিং করে ফেলছি অলরেডি এখন যেটা বলতেছে বায়ার এখান থেকে তার কি একটা ব্লগ পোস্টিং বা গেস্ট পোস্টিংয়ের কাজও করতে হবে তো এটা ওয়েব টু পয়েন্ট জিরো বলে ঠিক আছে আমি এই পোস্টগুলো কিভাবে করা হয় সেটাই আমি দেখাবো তার আগে আমি আপনাদেরকে বলি আমাদের আগের ক্লাসটা যেমন লিঙ্ক বিল্ডিংয়ের বা প্রোফাইল ব্যাকলিংয়ের যে ক্লাসটা আছে আরেকটা ক্লাস আছে সেটা হচ্ছে আমাদের সোশ্যাল বুক মার্কিং এই ক্লাসটা আপনারা দেখে নেবেন তাহলে মানি রবট নামের যে একটা মানে সফটওয়্যার আছে সে সম্পর্কে আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন ওইটা কিভাবে কাজ করে তাহলে আর আপনাদের এই ম্যানুয়ালি এই কাজগুলো করতে কোনো সমস্যা হবে না আর যদি সমস্যা হয় আমাদের ভিডিওটা দেখতে পারেন খুব খুব অল্প সময় এটা কিভাবে সাইন আপ করতে হয় এটা এই সফটওয়্যারটার কাজটা কি এই সফটওয়্যারটার কাজটা হচ্ছে আপনি যে কোনো ব্লগ পোস্টিং সাইটগুলো যে ব্লগ পোস্টিং সাইটগুলো আছে সেটা আপনাকে জিনুইন ব্লগ সাইটের লিস্টটা পেয়ে যাবেন দেন এখান থেকে তারা অটোমেটিকলি আপনাকে কি করে দিবে সাইন আপ করে দিবে সেটা আপনি শুধু ওই পাসওয়ার্ড এবং ইউজার নামটা দিয়ে আপনি লগ করে ওই সাইটগুলোতে কি পোস্ট করবেন জাস্ট পোস্ট করবেন আপনাকে এখানে সময় বাঁচবে হচ্ছে মূলত সাইন আপের সময়টা সাইন আপ করতে অনেকটা প্যারার কাজ ঠিক আছে এই সাইন আপের প্যারার থেকে আপনি রিল্যাক্স হতে পারবেন মানে আপনি মুক্তি হবেন আর ইজিভাবে কিন্তু আপনি ম্যানুয়ালি কাজটা করে ফেলতে পারবেন তো যাই হোক আমরা অনেক কথা বললাম তো এই মানি রবটের এই সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবেন দেন কীভাবে সাইন আপ করবেন আমাদের আগের ক্লাসটা দেখবেন তাহলে আর সমস্যা হবে না আমি আমাদের যেহেতু অলরেডি এটা ইনস্টল করা আছে আমি আর এটার ভিতরে দেখাচ্ছি না আমাদের ইউটিউবে ফ্রিলান্সার রাজু আহমেদের ইউটিউবে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন ওইখানে আমাদের চ্যানেল দেওয়া আছে চ্যানেলে ভিডিওটা আপলোড করা আছে আমি এখান থেকে ডাইরেক্ট আমাদের রবটে চলে যাব এটা দিয়ে মূলত আমি সাইন আপের কাজটা করে ফেলবো যাতে আমাদের এই প্রবলেমটা আর কোনো কোনো মানে সাইন আপের মানে প্রবলেমে যেন না পড়ি আমি চাচ্ছি যে সাইন আপ ছাড়াই আমি এই পোস্টগুলো করবো যেমন এর আগে আমি এইটার কাজ করে ফেলছি এটা আমি পজ করে দিই এটা আমার লাগতেছে না এখন আর তো আমি চাচ্ছি যে এখন আমি পাইপ টু পয়েন্ট জিরো এই কাজটা করে ফেলবো বা block posting okay blocks web two point zero block posting okay এই কাজটা আমি করে ফেলি এখানে উপরেরটা আমি ক্লিক করবো এখানে আপনার এই আইকনটা চলে আসবে ঠিক আছে এখানে কতগুলো লিস্ট আছে এখানে সব কিছু দেওয়া আছে দেখেন অনেক লিস্ট অনেক লিস্ট ঠিক আছে অনেক লিস্ট তো এই লিস্টগুলোতে অটোমেটিকলি কিন্তু সাইন আপ হয়ে যাবে এখানে আমি একটু তাড়াতাড়ি নিয়ে আসলাম তো সেই জন্য একটু এখানে কিন্তু অনেক লিস্ট দেখেন অনেক লিস্ট এখানে কিন্তু সবগুলো আপনি ব্লগ পোস্টিংয়ের সাইটের লিস্ট ওকে আমি আমি কোথায় ক্লিক করব আমরা এখানে আইসা আমাদের এই মানি রবটের এই জায়গাতে আইসা আমরা কি করব ওয়েব টু পয়েন্ট জিরো ব্লকের এখানে আমি ডাবল ক্লিক করবো করার পরে বায়ার যে আপনাকে ডেসক্রিপশনটা দিবে আমি একদম সিম্পলভাবে বলি বায়ার একটা আমাকে ওয়েবসাইট দিয়েছে কিন্তু তিনি কোনো প্রোডাক্টের আর কোনো ডেসক্রিপশন দেয় না অথবা বায়ার আপনাকে একটা পোস্ট দিয়ে দিবে অথবা একটা টাইটেল একটা পোস্ট অথবা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে অথবা কিওয়ার্ড দিয়ে দিতে পারে সেটা দিলে আপনি কাজটা করে ফেলতে পারবেন এটা করতে আপনার খুব একটা কিছু লাগবে না জাস্ট একটা ব্লগ পোস্ট লাগবে একটা ইউআরএল লাগবে আর কিওয়ার্ড হলেই আনাফ আর কিছু লাগবে না তো আমারকে বায়ার কোনো কিছু না দেওয়া শুধু বলছে যে আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম এখানে তুমি আমার ট্রাফিক আমার ট্রাফিক লাগবে তুমি আমাকে ট্রাফিকটা দাও আমি বললাম ঠিক আছে আমি ট্রাফিক দিচ্ছি সমস্যা নাই আপনার তো পোস্ট আছে তাহলে আমার আর কোনো কিছু প্রয়োজন নাই আর এখানে যদি ট্রাফিক আসে তার ইনকাম ঠিক আছে তো এবার দেখেন এখানে সব কিছু দেওয়া আছে আমার যেটা লাগতো সেটা হচ্ছে কি আমি যদি আমাদের মানি রবটে চলে যাই এখানে লেখা আছে উপরে একটা টাইটেল লাগবে একটা ডেসক্রিপশন লাগবে আর একটা ট্যাক্স লাগবে তো আমার মোটামুটি টাইটেলও আছে ওইখানে ট্যাগও আছে ওকে আমার টাইটেল হচ্ছে এটা how to create care for okay এটাই আমি কপি করি আপলা ব্লা ঝামেলা করার দরকার নাই ওকে আমি এটা কপি করি কপি হচ্ছে না তার মানে লিঙ্ক ধরে ফেলছে ওকে আমি যেটা করবো এখান থেকে পেস্ট করে আমি লিঙ্কটা সারাই নিই এটা আমি এবার এখান থেকে সিলেক্ট করি সিলেক্ট করে কাট করি এবার আমি পেস্ট করি ওকে এবার হয়েছে কারণ যদি আপনি সরাসরি ওয়েবসাইট থেকে দেন যদি কোনো লিঙ্ক থাকে ভিতরে তাহলে কিন্তু আর ঢুকতে দিবে না মানে আপনার ওইখানে কাজ করতে পারবেন না আমি এটা আমি এখানে থেকে দিয়ে দিলাম এই ডেসক্রিপশনটা তো আমার ধরেন এটা হচ্ছে ডেসক্রিপশন আমি একটা টিপস আপনাদেরকে শেখাবো একটু পরে একটু অপেক্ষা করে ভিডিওটা কন্টিনিউ করেন তো আমি এখান থেকে আমি আবার ডেসক্রিপশনটা আমি করি ডেসক্রিপশনটা চালায় যেতে থাকি ঠিক আছে তো ডেসক্রিপশনটা আমি এখান থেকে ফুললি ডেসক্রিপশন যতটুকু আছে সবগুলোই দিয়ে দিব তো ওকে আরও আছে আন্ডারস্ট্যান্ড ওকে এটাও দিয়ে দিলাম সমস্যা নাই এইটুক হয়ে গেছে তো ট্যাক্স ওকে এটা আমি কপি করে একটা জায়গায় রাখা উচিত ধরেন আপনার বায়ের একটা কিওয়ার্ড দিছে বা একটা ট্যাগ দিছে ওই কিওয়ার্ডটা আপনি যেটা করবেন এটা ধরেন আমার একটা বাইরে একটা ট্যাগ দিছে এই ট্যাগটা দিয়ে মূলত আমার কি এই একটা পেজের র্যাঙ্ক করাইতে হবে তাহলে ওই ট্যাগটা আপনাকে এখানে বা জায়গায় জায়গায় পেস্ট করে দিতে হবে ঠিক আছে আমি এখানে একটা সিস্টেম করে নিব সেটার নাম লিখব মোর মোর দিয়ে দিলাম আর এই যে ট্যাগগুলো আমি জায়গায় জায়গায় পেস্ট প্লেসমেন্ট করে দিব এটা এটা কিছু বিষয় হচ্ছে এটার এটার মাধ্যমে যেন ক্লিক করে সহজে আমাদের কাছে লোকজন আসতে পারে আর কি তো এখানে ধরেন আমার এটা হচ্ছে ব্লক ব্লক ব্লকের ইউআরএল মানে এই ইউআরএলটা আমাদেরকে বায়ার দিয়ে দিছে আমি যেটা করব এখান থেকে সম্পূর্ণ সিলেক্ট করব সিলেক্ট করে দেখেন ইনসার্ট লিঙ্ক লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে পেস্ট করবেন পেস্ট করে ইনসার্ট ইউআরএল করে দেবেন এটার কাজটা হচ্ছে অটোমেটিকলি এখানে কিন্তু তারা একটা পোস্ট করে দেবে এখানে দুইভাবে পোস্ট হবে আমরা একটা অটোমেটিকলি পোস্ট করব দেন তারপরে আমরা কি ম্যানুয়ালি যা পেস্ট পেস্ট করব ঠিক আছে তাহলে বায়ারের ট্রাফিক খুব দ্রুত বেশি যাবে ঠিক আছে এইগুলো বিষয় আপনাদেরকে বুঝতে হবে তো আমি এটা এনকোর করে ফেললাম আর এখানে মোরের এখানে এনকোর দিয়ে দিলাম কারণ হচ্ছে যদি কোনো বায়ার চায় যদি আরও এই বিষয় পড়তে চায় তাহলে কি মোরে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটে চলে যাবে তো আমি যাই হোক আমি এটা করে ফেলছি এবার আমি একটা টেল ট্যাগ দিই এইটার নাম হচ্ছে হেলথ হেলথ ওখানে যেহেতু হেলথ কেয়ার নামে আছে একটা ট্যাগ দিয়ে আমি এবার কী করবো সেভ করে ফেলবো আমি এটা সেভ করে ফেললাম সেভ করার পর এবার আমি যেটা করব এখান থেকে এই সফটওয়্যারটা মানে আমাদের এই কাজটা যেন অটোমেটিকলি শুরু হয় সেজন্য আমি এখান থেকে কি এটা স্টার্ট করে দেবো এখান থেকে স্টার্ট করে দিলাম আমার উপরেরটা প্রয়োজন নাই আপাতত এখানে দেখেন আমার কাজগুলো কিন্তু হচ্ছে দেখেন রানিং দেখছেন রানিং হচ্ছে তার মানে সাইন আপ করা শুরু হয়ে গেছে তারা সাইন আপ আমাকে করে দিতেছে আমি একটু যদি এটা দেখতে চাই তাহলে কিভাবে দেখব তাহলে আপনারা যেটা করবেন এখানে যে এই যে web two point zero blog পোস্টিংয়ের যে একটা ইয়ে আছে আপনার সেকশন আছে তো এখানের উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এখানে উপরের দিকে যদি যান আপনি তাহলে দেখতে পারবেন যে এটা সাইন আপ হচ্ছে কিনা এখানে দেখেন লেখা আছে স্টার্টিং দেখেন এখানে স্টার্টিং এই সাইটগুলোর এটা হচ্ছে পাসওয়ার্ড এই এটা হচ্ছে পাসওয়ার্ড এটা দেখায় ইউজার নেম তারপর এই সাইটে আছে জিমেল এই সাইটে ইউআরএল সব কিছু দেওয়া আছে আর এখানে হচ্ছে স্টার্টিং এখানে দেখেন সাকসেসফুল লেখা আছে তার মানে কি এটা একটা তিনটা অটোমেটিকলি সাইন আপ হয়ে গেছে কেন কিভাবে সাইন আপ হলো তারা এটা করে দিছে এবার যদি আপনাদেরকে বুঝাইতে যাই তাহলে আমি একটা সাইটে ওপেন করি এই সাইটটাতে আমাদের সাইন আপ করে দিছে ওকে তো আমি এখান থেকে আমি কি করব এই সাইটটাকে ওপেন করি দেখি আসলেই সাইন আপ হয়েছে কিনা এটা তো দেখা দরকার তা তো আমরা এটা সাইন আপ করার জন্য এখানে ক্লিক করলাম ক্লিক করলাম ওকে এটা হচ্ছে মেবি ব্লগ পোস্টিংয়ের একটা সাইট তো দেখি লগ করি লগ ক্লিক করি এটাতে আমি ফার্স্ট টাইম আজকে আসলাম তো আমি এর আগে এই পোস্টগুলো করি নাই এখানে আমি ব্লগ পোস্টিংয়ের পোস্ট আমি এখানে করা হয় নাই অবশ্য আমি অন্য অন্য কাজগুলো করে ফেলছি এখান থেকে আমি এই ইউজার নেমটা আমি কপি করলাম কপি করে আমার এখানে আমার ইউজার নেম যেটা আছে এখানে আমি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড কোনটা দেওয়া আছে পাসওয়ার্ড তারা বলে দিয়েছে এটা হচ্ছে পাসওয়ার্ড দেখি আসলে এটা সাইন আপ করা হয়েছে কিনা তো কিছু কিছু সাইডে একটু প্রবলেম হতে পারে তারপরে আমি দেখি হয়েছে কিনা এখানে বলতেছে যে এটা আমাকে ক্যাপচারটা পূরণ করতে ওকে আমি ক্যাপচারটা পূরণ করে দিলাম এবার সাইন ইনে ক্লিক করি ওকে লগ ইনে ক্লিক করে ফেললাম তো দেখি আমাদের সাইন আপ হয়েছে কতগুলো লোড নিতেছে তো নিতেছে ওকে নিতে থাক নো প্রবলেম আশা করি হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট কারণ তারা কখনোই মিথ্যা কোনো কিছু বলে না সবসময় সত্যই বলে এই সাইটটা খুবই দেখছেন আমার কিন্তু একটা সাইটে অলরেডি রেজিস্টার করে দিছে তারা আমাকে কি করতে হবে আমাকে জাস্ট এই সাইটে পোস্ট করতে হবে আমার ইউআরএলগুলো তো এখানে পোস্টগুলো দেওয়াই আছে ওকে আমি এই পোস্টগুলো কপি করে ফেলি কপি করলাম কপি করে আমি যেটা করব এখান থেকে আমি আর্টিকেল একটা পোস্ট করব ওকে আর্টিকেল দেখেন এটা সাইট কিন্তু article site sorry blog posting বা ওয়েব টু পয়েন্ট জিরো সাইটের সাইট তো আমার এখানে একটা পোস্ট করা দরকার ঠিক আছে আমি এখানে নিউতে ক্লিক করব নিউ পোস্ট আমার প্রথমে কি দরকার একটা টাইটেল দরকার তো আমার টাইটেল নেওয়ার জন্য আমার ওয়েবসাইটে চলে যায় আমি যদি চাই এই ডিসক্রিপশনটা আমি ইউজ করতে পারি আগেরটাই তো এটা আমি আবার দেখাই আপনাদের দেখানোর জন্য এটা আমি কপি করলাম কপি করে এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম উপরে এবং এখানে আমি আপনাদের ডেসক্রিপশনটা আপনাদের যে ডেসক্রিপশনটা আমি দেখালাম সেই ডেসক্রিপশনটা আমি পেস্ট করে দিয়ে দিব ওকে আমি ডেসক্রিপশনটা পেস্ট করি তারপরে আবার নিচে ডেসক্রিপশন দেওয়া আছে এটাও আমি পেস্ট করি ওকে আমার কপি হয় না আই থিঙ্ক কপি হয় ওকে আমি এটা পেস্ট করে ফেলি ওকে তারপরে ধরেন আমার এটাও পেস্ট করা দরকার আমি এটাও পেস্ট করব তারপরে ধরেন নিচে এটা দেওয়া আছে এটাও আমি পেস্ট করে ফেলি পেস্ট করে ফেললাম তারপরে আমার আরও কিছু দরকার এখানে আরও অনেক বিশাল বড় ডেসক্রিপশন দেওয়া আছে তো আমি দেখি যতটুকু পারি কপি করে শুরু করে দিছি কপি করা শুরু করলাম তো দেখেন ছবিও চলে আসছে ঠিক আছে এটা কপি হয়ে গেছে তো যাই হোক ব্যাপার না এবার ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে বাইরে আপনাকে একটা কিওয়ার্ড দিছে এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড তো আমি এই কিওয়ার্ডটা বারবারে প্লেসমেন্ট করবো ধরেন আমি এই জায়গায় প্লেসমেন্ট করলাম এর নিচেই প্লেসমেন্ট করি ওকে এর নিচে প্লেসমেন্ট করি এটা আমার প্লেসমেন্ট হয়ে গেছে আমি চাচ্ছি যে এটা আমি এনকোর করে ফেলবো এখানে আমি এটা কপি করলাম ইউরএলটা এনে আমি এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটার উপরে আমি কি করব এটা আমি লিঙ্ক আপ করে দেব যার কারণে এখানে আমার একটা ব্যাক লিঙ্কে হয়ে যাবে পাশাপাশি অ্যানকর টেক্স লিঙ্ক বিল্ডিংয়ে হয়ে যাইতেছে মানে অ্যানকরটেক্স হয়ে যাচ্ছে অ্যানকরটেক্স কিন্তু খুবই হেল্পফুল খুবই হেল্পফুল খুবই হেল্পফুল তিনবার বলার উদ্দেশ্যই আছে তার মানে বুঝতে হবে আপনাদেরকে খুবই হেল্পফুল তো আমি এখান থেকে আমি ইনসার্ট করে দিই এখান থেকে লিঙ্ক করে দিলাম লিঙ্কে ক্লিক করি ক্লিক করে আমি এখান থেকে আমাদের ইউআরএলটা দিয়ে দিলাম ইউআরএল ওকে তার মানে কি এটা কিন্তু আমাদের হয়ে গেছে ইউআরএল ওকে আমি ইউআরএলটা আবার কপি করতে পারি কিন্তু ঠিক আছে কপি করে আমি জায়গায় জায়গায় ইউজ করতে পারি এটা এটা দিলে কি হবে এটা আমাদের এই একটা কিওয়ার্ডের মধ্যে যদি আমি এটা প্লেসমেন্ট করি তাহলে ওই কিওয়ার্ডের যখন মানুষ ক্লিক করবে ক্লিক করে যখন ওই ওয়েবসাইটের ভিতরে চলে যাবে তখনই কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু গুগল বুঝতে পারবে যে আপনি এই কিওয়ার্ডের মাধ্যমে মানুষ আসতেছে তার মানে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাইতে হবে ঠিক আছে বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন আমি একদম সিম্পলভাবে বলি এখানে বডি মডি যাই দেওয়া আছে এখানে আর কিছু লাগবে না এবার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে কিন্তু ছবিও দিতে পারেন ওকে আবার বাইরে থেকে ছবি আনতে পারেন ইউআরএল দিতে পারেন ইচ্ছা আমি ছবি মুভি কিছু দিব না আমি যেরকম আছে এটাই থাক অ্যানাফ একটা ছবি অটোমেটিক পেস্ট হয়ে গেছে আমি এবার যেটা করবো পাবলিশে ক্লিক করলাম এবার আমি সব কিছু দেখবো যে আসলে হয়েছে কিনা পাবলিশ সেটাও আমি দেখতে পারবো আমি এখান থেকে দেখি পাবলিশ করে ফেললাম কিছুটা সময় লাগতেছে একটু লোড নিতে একটু সমস্যা তো পাবলিশ নিতে এত সময় লাগে কেন না নিলে বলতে হবে যে নিতাম না ঠিক আছে আমি তাহলে কপি করে রাইকে দিই আবার পরবর্তী ঝামেলায় করতে পারি কপি ওকে একটু লোড নিতেছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে ওকে টপিকে করি আমরা তো আমার এই সাইটগুলো দরকার নাই আমাদের বলতেছে আর্টিকেল সাকসেসফুলি পাবলিশ আমাদের যে আমরা যে পোস্টটা করছি সেটা সাকসেসফুলি পাবলিশ হয়ে গেছে সেটা দেখতে যাই আমি আমার প্রোফাইলের উপর ক্লিক করলাম দেখেন এখানে সুন্দর একটা ব্লগ দেখেন এখানে লেখা আছে ব্লগ দেখছেন এখানে একটা পাবলিশ হয়ে গেছে আমাদের পোস্ট সুন্দর করে পাবলিশ হয়ে গেছে এবার আসেন আমি যে কথাগুলো বললাম তার প্রমাণ দেখাই এই লিঙ্কের ভিতরে যখন আমি ক্লিক করব তখন কিন্তু অটোমেটিকলি আমাদের এই ওয়েবসাইটে কিন্তু চলে আসছে দেখেন ইন্ডিয়া গ্রিন এখানে কিন্তু চলে আসছে দেখছেন ইন্ডিয়ান গ্রিন এখানে চলে আসছে এখন গুগল বুঝবে এই কিওয়ার্ডের মাধ্যমে যদি কেউ ক্লিক করে আসে এনকোড ট্যাক্সের মাধ্যমে তাহলে গুগল বুঝতে পারবে যে আপনার এই সাইটটা গুগলের প্রথম পৃষ্ঠায় নেওয়া উচিত ঠিক আছে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে আমরা যখন আমি যখন দুই হাজার বিশের দিকে আমি গুগল টপ র্যাঙ্কিংয়ের সার্ভিস দিতাম ফাইবারের ভিতরে কারণ গুগল টপ র্যাঙ্কিংয়ের সার্ভিস দিতে কমসে কম ছয় মাস সময় লাগে মিনিমাম সময় হলে ছয় মাস সময় হলে মিনিমাম একটা রেজাল্ট মানে আশা করা যায় তো ওই রেজাল্ট পাওয়ার জন্য আমি যেটা করতাম আমি কিন্তু চাইলে বিশ থেকে তিরিশ দিনের ভিতরেই আমি একটা সাইটকে র্যাঙ্ক করাইতে পারবো যদি কিছু কিছু বায়ার আছে যারা আসে কিন্তু মানে অর্ডার দিয়েই বলেন আমার সাইটের ডিএপে নাই মনে করেন কোনো ডিএপে নাই কোনো এসি কোনো কিছু ঠিক নাই শুধু বলে যে আমার সাইটটাকে র্যাঙ্ক করাই দাও আমি পঞ্চাশ ডলার দিলাম পঞ্চাশ ডলারে তো আসলে এর কাজ হয় না কমসে কম হাজার ডলারের উপর যেতে হবে তাহলে কিন্তু আপনার এসিওর e কাজ প্রপারলি হবে তো ওইখানে এসে পঞ্চাশ ডলার দিয়ে বলে তুমি আমার একটা সাইটটা কি সিকিউর e করে ফার্স্ট ওকে সমস্যা নাই আমি যেটা করতাম অ্যানকর টেক্সটা প্রচুর করতাম ইচ্ছারমভাবে অ্যানকর টেক্স করতাম মোটামুটি আমার হাজার বারো তেরো হাজারের মতো শুধু এনকর থাকতো ব্লগ পোস্টিংয়ের জায়গায় এনকর করে আমি নিজে নিজেই ক্লিক করে যাইতাম ঠিক আছে নিজে নিজেই ক্লিক করতাম ক্লিক করে যাইতাম আমার মোটামুটি ওই সাইটটা চলে আসতো খুব অল্প সময়ের ভিতরে আমাদের ফার্স্ট পেজটায় চলে আসতো আসার পর তো ওইটা যে আসতো আসার পরে আবার এটা হচ্ছে আসলে এটা করবেন না কখনো তাহলে আপনার সাইটটা আর কখনোই আপনি গুগলের ভিতরে আনতে পারবেন না যদি ধরা পড়ে তো গুগল পান্ডা ফিঙ্গিংয়ের ইয়েতে তো ওইটা আনার পরে আমায় যেটা করলাম পনেরো দিন বিশ দিন টিকা থাকতো হ্যাঁ বায়ারও জাইরে ছিল আমি একটু জাইরেম করে কাজটা করে দিতাম তো পনেরো দিন টিকা থাকতো তারপরে ওর সাইটটা আর খুঁজে পাওয়া যেত না ঠিক আছে এরকম কাজ করা যাবে না ঠিক আছে আমি এটা করতাম মাঝে মাঝে কোনো কোনো বায়ার আছে আপনি ফাইবারে যখন কাজ করবেন কিছু কিছু অনেক মানে বাজে ভাইয়ার আছে যারা এই কাজগুলো করে আইসা আমি তো আপনারা যখন বুঝাবেন অনেক বুঝাবেন লাভ নাই বলবো যে কাজ ক্যান্সেল করো হ্যান করবো ত্যান করবে তখন আপনি বিপদে পড়বেন তখন ওই সিস্টেম করে কাজগুলো করে দেওয়া যায় ঠিক আছে তো যাই হোক অনেক কথা বললাম এবার আমি যে পোস্টটা করলাম এটা প্রমাণ নিতে হবে বাইরকে দিতে হবে দেখেন একটা সুন্দর একটা আর্টিকেল সাবমিশন হয়ে গেছে ব্লগ পোস্টিং হয়ে গেছে ওকে তো এবার আমি যেটা করব এখান থেকে আমার এই প্রুফটা নেওয়ার জন্য আমি একটা শিট লাগবে তো আমি একটা শিট নেই কারণ হচ্ছে এটা প্রমাণ দেখাতে হবে যে আমি পোস্টটা করছি আমি তো আপনি আন্দাজি তো আর তাকে বললে হবে না যে আমি কাজটা করছি তিনি তো বিশ্বাসও করবেন তার একটা প্রমাণ চাই তো প্রমাণ চাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আর এই কাজটা শিখে কিন্তু অনায়াসে কিন্তু মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা ইজি একদম ইজি ঠিক আছে আপনি যদি ভালোভাবে এসইও এক্সপার্ট হতে পারেন তো এই কাজটা কিন্তু আবার ম্যানুয়ালি করতেছি আমরা এটা কিন্তু ম্যানুয়ালি করলাম আমি কিন্তু সফটওয়্যারটা করলাম দেন ম্যানুয়ালি কিন্তু এই সাইটটার কিন্তু ডিএপি অনেক বেটার আমি যদি ডিএপি এ দেখাইতে যাই তাহলে কিন্তু আমার মজুর সাহায্য নিতে হবে আমি যদি মজুতে যাই মজ লেখি মজ ওকে আমি এটা লগ করে ফেলি আমার অলরেডি এখানে লগ করার অ্যাক্সেস আছে তো এবার ধরেন আমি এখানে রিপ্লেস করে ফেলি দেখি এই সাইটের আসলে ডিএফএ কত আছে তাই না ডিএফএ দেখাতে উচিত আপনাদের ডিএপি দেখে আগে দেখেন এখানে ডি আছে পঞ্চাশ পি আছে বিয়াল্লিশ তো এটা কিন্তু খুব মোটামুটি খারাপ না এটা লিঙ্ক বিল্ডিংয়ের জন্য বা এটা এইটুকু অ্যানাফ তো এখান থেকে আপনি নো ফলো পেতে পারেন অথবা ডু ফলো ব্যাকলিংয়ে পেতে পারেন আর এই সাইটগুলো কিন্তু আমি রিয়েলভাবে পোস্ট করলাম ঠিক আছে এটা কোনো এটা কোনো আমার কোনো রিফ্লেক্ট পড়বে না আমি ম্যানুয়ালি পোস্টটা করলাম ওকে যাই হোক আমি কথা বাড়াবো না আমি এখান থেকে আমার একটা স্কিল শিট নেব নিউ নিউ থেকে চলে যাবো এক্সেলে এক্সেল থেকে আমি একটা শিট তৈরি করবো লেখবো হচ্ছে ব্লক পোস্টিং অথবা web two point zero posting আপনার মনে যা ইচ্ছা লিখতে পারেন একটা নাম দিবেন বায়ারকে বোঝানোর জন্য ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ব্লক ওকে আমার লোড নিতেছে তো আমি লিখতে একটু প্রবলেমে ওকে ওকে ওকে হয়ে গেছে এই তো আমাদের ক্লাসও শেষের দিকে আর কয়েক মিনিট কথা বলবো তাহলে ক্লাস শেষ হয়ে যাবে আপনারা জাস্ট কন্টিনিউ করেন block posting posting okay blog posting লিখলাম আমি যেটা করলাম আমি কিন্তু রবটের মাধ্যমে করলাম কিন্তু এটা ম্যানুয়ালি কাজটা হয়ে গেল আমি কিন্তু ম্যানুয়ালি পরে করলাম ঠিক আছে রবটে করলাম ম্যানুয়ালি করলাম আমি রবট দিয়ে কী করলাম আমার হাতের কাজটা বাড়ায় নিলাম তো এটা করে দিলাম আর এখানে ডিএফএ দিতে পারেন আমি এখান থেকে সিরিয়ালটা দিতে এখানে দিব হচ্ছে লং কটা পোস্ট করছে সেটা দেখাবো এখানে দিব হচ্ছে ব্লগ পোস্টিংয়ের সাইট লিস্ট অথবা web two point zero site list এরকম কিছু একটা লিখতে পারেন আমি শুধু সাইট লিস্ট দিয়ে দিলাম সাইট লিঙ্ক ওকে তারপরে দিব হচ্ছে screenshot link screen short link okay screenshot link তারপরে দিব হচ্ছে তারপরে ধরেন live link live link and অথবা প্রোফাইল লিঙ্ক ওকে কারণ কখনো কখনো আপনি ওই পোস্টের লাইভ লিঙ্ক পাবেন কত কত প্রোফাইল লিঙ্ক পেয়ে যাবেন যদি লাইভ লিঙ্ক না পান তাহলে প্রোফাইল লিঙ্ক দিয়ে দিলে হয়ে যাবে বায়ার বুঝতে পারবে আপনার বিষয়টা কি এখানে আপনি চাইলে ডিএ দিয়ে দিতে পারেন ডিএ ফিএ আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য অন্য কোনো কিছু না আমি ডিএপের কালারটা চেঞ্জ করে দেই একটু ভালো লাগতেছে না আর কি কালারটা সবুজ ওকে এটার কালারটা দিয়ে দিলাম হচ্ছে ধরেন হালকা তিনটা তিন রকম কালার দিয়ে দিই না দুটা মিলে গেল না হুম হুম হুম হুম এটা আমি বোল্ড করে দিব বোল্ড করে দিলাম এই সেকশনটা একটু বড় করে দিই চোদ্দোতে করে দিলাম আর এটা আমি চাচ্ছি যে এটা সবগুলো মেডেলে থাক অ্যালাইনমেন্টটা আমি মেডেল করে দিব ওকে আমাদের অ্যালাইনমেন্টটা মেডেল হয়ে গেছে আর এটা একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিব এখান থেকে আইসা আমি সবগুলোর ক্যারেক্টার একটা ক্যারেক্টার দিয়ে দিলাম মানে একটা একটা কালার দিয়ে দিলাম তাহলে দেখতে আর একটু প্রফেশনাল লাগার কথা যদি কালারটা ম্যাচিং হচ্ছে না লাল দিয়ে দেখি ওকে এটাই আনাফ এটা সাদা করে দিই টেক্সট কালারটা দেখি সাদা করলে কীরকম লাগে চলবে চোখে লাগে সমস্যা নাই একটু আরেকটু বড় করা উত্তম ওকে এটা আঠারোতে করে দিলাম ওকে এনাফ চলবে আমাদের কাজ মোটামুটি অর্ধেক কমপ্লিট আমি এখানে একটা নাম দিলাম ওয়ান একটা পোস্ট করছি একটা এখন আমি কোন সাইটে পোস্ট করছি আমি সাইটে পোস্ট করছি এটা এটা হচ্ছে একটা block block site web two point zero সাইটের লিস্টের লিঙ্ক তো আমি এখান থেকে আমার লিঙ্কটা দিয়ে দিলাম ঠিক আছে তারপরে ধরেন আমি দ্বিতীয়টা কি আছে স্ক্রিনশট দিতে চাচ্ছি আমি যে পোস্ট করছি তার প্রমাণ কি এখানে একটা পোস্ট করছি এই যে দাঁড়ান আমি একটা পোস্ট করছি এখানে একটা স্ক্রিনশট নেবেন এখান থেকে স্ক্রিনশটের একটা এক্সট্রেকশন নামায় নেবেন নাম হচ্ছে লাইট শট এটা আমি লাইট শট দিয়ে টান দিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে এখান থেকে আমি কি করলাম মার্ক করে দিলাম ওকে আমার লিঙ্কটা নেওয়া হয়ে গেল সার্ভার থেকে আমি লিঙ্কটা আমি কোথায় দিব এখানে আমার স্ক্রিনশটের লিঙ্কের এই জায়গায় দিয়ে দিব ওকে লিঙ্কটা আমি দিয়ে দিছি এবার আমার দরকার হচ্ছে live link and profile link আমাদের live link and profile link এই লিঙ্কটা হচ্ছে আমাদের এই পোস্টের লিঙ্ক মানে প্রোফাইল লিঙ্ক ওকে তাহলে আমি এটাই আমি প্রোফাইল লিঙ্কের ইউজ করতে পারি এখানে প্রোফাইল লিঙ্ক ওকে ডিএপিএ কত আছে এই সাইটের এই সাইটের ডিএ আছে হচ্ছে পঞ্চাশ মানে ডিএ আছে পঞ্চাশ ওকে আমি দিয়ে দিয়ে দিব ফিফটিন ফিফটিন এবং 42 টু টু এটা হচ্ছে পিএ আমি বাইরেকে সব কিছু দিয়ে দিলাম এবার এইগুলো পোস্ট সম্পন্ন হয়ে গেলে আপনি যেটা করবেন এখান থেকে শেয়ার করবেন শেয়ার করে এখান থেকে অ্যানিয়ন রেজিস্ট্রেক্ট লেখা আছে রেজিস্ট্রেক্ট এখান থেকে অ্যানিয়ন উইথ লিখে দিয়ে এখান থেকে ভিউ না করে এডিট করে দিয়ে কপি করে দেবেন এই লিঙ্কটা নিচে দেখেন কপি লেখা আছে কপিটা ক্লিক করলে আপনার লিঙ্ক একটা জেনারেট হয়ে গেছে এই লিঙ্কটা বায়ারকে আপনার ফাইবারের ভিতরে ডেলিভারি দিতে হবে ডেলিভারি দিলে আপনার কাজটা বায়ার দেখার পর আপনার এটা যদি মনে হয় ভালোভাবে কাজটা করছেন তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করে ফাইভ স্টার ফিডব্যাক দেবে হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি আমার এই টিক্সটা ফলো করতে পারেন না এটা বোঝার কোনো স্ক্রিপ্টে আমি ম্যানুয়ালি কাজটা করছি এইভাবে কাজ করলে আপনার সাইটে কখনোই ইফেক্ট পড়বে না কোনো সমস্যা হবে না আপনি নির্দ্বিধায় কাজ করতে পারেন এটা হচ্ছে পেড পেড একটা সফটওয়্যার তো এই সফটওয়্যার এখন সবাই তো আপডেট হয়ে গেছে সব কিছু এখন সিম্পলি করে মানুষ সফটওয়্যার দিয়ে করে ফেলে কোনো মানে কিছু সাহায্য নিয়েই ঠিক আছে কোনো টুলস বা কোনো সফটওয়্যারের সাহায্য লাগেই তো এইভাবে করে ফেলতে পারেন আশা করি কোনো সমস্যা হবে না আর এই কাজগুলো নির্দ্বিধায় করবেন বাইরের কোনো ক্ষতি হবে না বাইরের আসো লাভ লাভ অংশ পাবে নো প্রবলেম তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ক্লাসে এতটুকু ভালো থাকেন আল্লাহ হাফেজ